এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনারা কিভাবে এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশান শেয়ার করব যে অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারা সত্যই এক ক্লিকে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন খুব ইজিলি আমি এটা নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করছি তারপর আমি দেখলাম যে না এটার সিকিউরিটি একশো পার্সেন্ট সিকিউরিটি সম্পূর্ণ এখানে আপনারা আপনাদের ফটো আপলোড করে আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে দেখায় আপনাদের কোন অ্যাপ্লিকেশান দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো অ্যাপ্লিকেশানটি অবশ্যই আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে আসার পর সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার ঠিক আছে এই অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন তো ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশানটি আমার ডাউনলোড করা আছে তো আপনারা ডাউনলোডের পর অ্যাপ্লিকেশানটি অবশ্যই ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর অ্যাপ্লিকেশানে প্রবেশ করবেন অবশ্যই ভালো করে দেখে নেন ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনারা ডাউনলোড করবেন তো আমি অ্যাপ্লিকেশানে প্রবেশ করলাম এখানে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে চেঞ্জ করবেন ঠিক আছে অবশ্যই মন দিয়ে ভালো করে দেখবেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কোথাও মিস করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করতে পারেন সো অবশ্যই স্কিপ করবেন না তো চলুন কিভাবে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনার ফটোর তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি এখানে মাঝের অপশানে দেখতে পাচ্ছেন লোডে ফটো এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোড নেবে তো এখান থেকে সাপোজ আমি আমার এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব হ্যাঁ তো এই ফটোটাতে আমি ক্লিক করলাম তারপর যদি আপনার এখানে যদি সাইড বা উপরে যদি আপনার একটু শর্ট করার মানে এডিট করার মানে কাটার যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা শর্ট করে নিতে পারেন আমি জাস্ট আপনারা আপনাদের দেখালাম তো জাস্ট ধারগুলো যদি ঠিকঠাক থাকে তারপর আপনি এটা ডান অপশানে ক্লিক করবেন একদম মোবাইলের ডান পাশে উপর কর্নারে দেখেন ডান অপশান তো এই ডান অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আপনার মেন কাজ এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো ওইটার জন্য আপনারা কি করবেন একদম বাম পাশে দেখুন নিচের দিকে বাম পাশে অটো সেলফি নামে একটি অপশান আছে তো অটো সেলফিতে ক্লিক করবেন দেখুন আপনার ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এভাবে আমার ফটো যেভাবে চেঞ্জ হয়েছে সেম টু সেম এভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে তারপরে দেখুন কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ধারে কিছুটা পরিমাণে ব্যাকগ্রাউন্ডটা থেকেই গেছে তো এগুলো কিভাবে চেঞ্জ করবেন এগুলোর জন্য আপনার কিন্তু মেন কাজটা হয়ে গেল ঠিক আছে দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে তবে ছোট ছোট কিছু কিছু জায়গায় আছে তো ওগুলা ইজিলি আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন দেখুন কিভাবে তো এটার জন্য আপনি নিচে এই যে ম্যানুয়াল অপশান ম্যানুয়াল অপশানে ক্লিক করবেন তার আগে হ্যাঁ ফটোটা এভাবে কিন্তু স্ক্রিনে দু আঙ্গুল দিয়ে জুম করে নিতে পারবেন তো জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এই ম্যানুয়াল অপশানে ক্লিক করবেন ম্যানুয়াল অপশান মাঝে যে নিচে মাঝের অপশানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল তো ম্যানুয়ালে ক্লিক করার পর যে লাল যে ডাকটা দেখতে পাচ্ছেন না এটা দিয়ে আপনি ই করে নেবেন এটা দিয়ে আপনি এডিট করে নিতে পারবেন দেখুন কিভাবে জাস্ট আপনি আপনার ফটোর একদম ধার দিয়ে সুন্দর করে যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে তার উপর দিয়ে এই যে যে গোল দাগটা সাদা আর লাল কালারের যে গোল দাগটা ওই দাগটা দিয়ে আপনি এখানে জাস্ট একটু করে স্লিপ করবেন দেখবেন সুন্দরভাবে এটা কিন্তু কেটে যাবে ঠিক আছে এভাবে তো আপনারা এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশান আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন তো আশা করি বুঝতে বুঝাইতে পারলাম আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ইটা করতেছি তো আপনারা এখানে সুন্দরভাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে আর যদি আপনাদের ভুল ভবিষ্যৎ ঠিক আছে দেখা যাচ্ছে এভাবে ফটোর উপরে কোনো একটা ই পড়ে গেল তো ফটোটা হাইড হয়ে গেল তো এটা চেঞ্জ করবেন কিভাবে এখন ঠিক করবেন কিভাবে তার জন্য এই যে নিচে দেখুন রিপেয়ার নামের অপশান আছে তো রিপেয়ার অপশানে ক্লিক করে আপনি এই অপশানটা দিয়ে জাস্ট এভাবে এগুলোর উপর হালকা করে একটু আপনার ফটোর উপর ঘুষবেন দেখতে পাবেন যে আপনার ফটোটা আবারও আগের মতন ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আমি জাস্ট আমার ফটোর উপর ঘুষলাম হ্যাঁ, একটু করে আমার ফটোটা কিন্তু ঠিকঠাক হয়ে গেল আবারও তো এভাবে আপনারা আপনাদের ফটোর বিষয়গুলো সব কিছু ক্লিয়ার করতে পারবেন আর আশা করি আপনারা এই অ্যাপ্লিকেশানে ঢোকার পর আপনারা সব কিছু নিজের মতন করে ঠিক করে নিতে পারবেন আর আমি আপনাদের তারপরে তো দেখাই দিলাম কিভাবে কি করতে হবে তা এখন আপনারা আপনাদের যে ফটোটা এডিট করলেন হ্যাঁ তো এডিট করার পর এটা এখন আপনারা সেভ করবেন কিভাবে সেভের জন্য অবশ্যই আপনাদের যদি ফটো এডিট কমপ্লিট হয়ে থাকে তাহলে উপরে দেখুন ডান পাশে ডান নামের একটি অপশান আছে তো এই ডান অপশানে ক্লিক করবেন তারপর আবারও এই সেভ অপশানে ক্লিক করবেন উপর পাশে তো এখানে ক্লিক করবেন এখানে একটু অপেক্ষা করবেন কি বলতেছে এখানে প্লিজ রেড দিস অ্যাপ আচ্ছা ঠিক আছে নো থ্যাংকস আমি এখানে দিব না কোনো কিছু তো দেখুন এটা কিন্তু ওকে হয়ে গেল এখন এই ফিনিশ উপর কর্নারে দেখুন ফিনিশ এই ফিনিশ অপশানে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে ফিনিশ অপশানে ক্লিক করলাম তো ফিনিশ অপশানে ক্লিক করার পর একটা অ্যাড আসতে পারে এখানে দুই চার সেকেন্ড দেখবেন না দেখলে না দেখবেন এখান থেকে ক্লোজ অপশানে ক্লিক করবেন এটা জাস্ট হয়ে গেল তো আপনি এখন আপনার অ্যাপ্লিকেশান থেকে বের হয়ে চলে আসবেন কারণ এখানের যে কাজ আপনার হয়ে গেছে ঠিক আছে সাপোজ আপনি এখন আপনার একটা ইউটিউব থাম্বেল অথবা ফেসবুক থাম্বেল সেখানে আপনার ফটো অ্যাড করবেন তা আমি যেহেতু আমার ক্যানভা থেকে আমি ইউজ করি থাম্বেল বানাই সেক্ষেত্রে আমি ক্যানভাতে যে দেখাবো আপনাদের তো চলুন আমি আমার ক্যানভার এই বিষয়গুলো সেভ করে রাখছি রাখছি যাতে কিনা একটু কম টাইমের মধ্যে ভিডিওটা কমপ্লিট করা যায় তো দেখুন আমার সাপোজ এই ছবিটা ঠিক আছে এটা আমি কিন্তু ডিলিট করে দিলাম এখান থেকে হ্যাঁ এটা এখান থেকে ডিলিট করে দিলাম এখন আমার ফটোটা আপলোড করব যেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি তো দেখুন গ্যালারিতে আসার পর সঙ্গে সঙ্গে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো সেই ফটোটা ঠিক আছে এখান থেকে অ্যাড টু পেজ করে দিলাম আমার ফটোটা কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কোনো কিছু নেই ব্যাকগ্রাউন্ডে সাদা যখন যে কালার এখানে ব্যাকগ্রাউন্ডে দিবেন হ্যাঁ তখন সেই কালারের সঙ্গে এটা ম্যাচিং হয়ে যাবে যেমন আমি দেখুন এই কালার দিলাম সেম ব্ল্যাক কালার দিলাম ওকে সাদা দিলাম ওকে লাল দিলাম ওকে যেটাতে দিবেন ঠিক আছে সেটাতে মানে ব্যাকগ্রাউন্ডটা একদম নিখুঁতভাবে আপনি চেঞ্জ করতে পারলে একদম ওকে তো দেখুন আমার এটা কিন্তু সুন্দরভাবে ম্যাচিং হয়েছে যদিও বা ধারে কিছু কিছু অপশানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এগুলো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এখানে এডিট করে নেবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা একটু ই করলাম তো আশা করি বুঝতে পারলেন এই বিষয়গুলো কিভাবে কি করতে হবে তো যদি কন্টেন্টটি ভালো লেগে থাকে হ্যাঁ যদি কন্টেন্টটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আমার এই কন্টেন্টে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ আর নেক্সটেতে আবারও ভালো ভালো অনেক ভিডিও নিয়ে আসবো সো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে হচ্ছে আপনাদের তো ভালো থাকবেন সবাই নেক্সট আবার কোনো ভিডিওতে আসবো খোদা হাফেজ